স্টেশন থেকে আর <clears throat> আজকে ভাবছিলাম যে আপনাদেরকে পুরো এভরিথিং সব কিছু দেখাবো যে কীভাবে কাউন্টারে উঠবেন আর কীভাবে টিকিট কাটবেন কীভাবে কার্ড পার্কিং করে ম্যাট্রোলে উঠবেন সব কিছু তো একটু আগে চাঁদ দেখলাম আমরা মানে তা দেখে মনে হচ্ছে না যে আজকে ম্যাট্রোলে উঠতে পারবো বা <laughs> এত মানুষজন আমি কখনই ভাবি না যে এত মানুষজন হবে তো কে বন্ধু ছিল আর আপনারা আমার সাথেই থাকুন আর আগামীকালকে দেখা যাক যদি মানুষজন কম থাকে তাহলে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো দেখতে পাবেন তো চলেন ভালো থাকবেন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন আর আজকে আমাদের সাধারণ জনগণের জন্য সেটা উন্মুক্ত ছিল তো ভাবছিলাম যে আজকে একটু মেট্রোলে উঠবো বাট এসে দেখি ভাই কী অবস্থা আল্লাহ এত বড় লাইন কি করে ভাই কি করে সম্ভব ভাই বলেন এই এত লোকজন ভাই আল্লাহ পর্যন্ত দুর্ভোগ আরও বাড়াই দিচ্ছে মনে হচ্ছে তো যাই হোক কী করে আর উঠবো এখন এইখানে ভিডিও করে দেখাচ্ছে আপনাদেরকে আশেপাশে দেখেন ভাই শুধু দেখেন কী অবস্থা ভাই এটা হলো গিয়ে শুধু আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আর অন্যান্য স্টেশনে তো আছে ভাই সেটা তো আর বলা লাগবে না আগারগাঁও মেট্রো রেল স্টেশনে কত জনগণ ভাই দেখতে পাচ্ছেন আর কী বলবো তো দেখা যাক আগামীকালকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো মেট্রো রেলে উঠবেন কাউন্টারে যাবেন কী করে টিকিট কাটবেন কী করে কাট পাঁচ করে কীভাবে মেট্রোলে উঠবেন এভরিথিং সব কিছু এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন সব ভাই আছেন ও ভাই দেখেন কিন্তু দেখেন ভাই টাকায় টাকায় দেখেন যে মানুষ ভিড় লাগে আল্লাহ এত মানুষজন দেখেন স্টেশন থেকে আজকে মেট্রো থেকে মেট্রো স্টেশন থেকে যদি হয় তো ভাবেন উত্তরা দিয়াবাড়ি অন্যান্য জায়গাতে কি অবস্থাটা হবে প্রত্যেকটা জায়গাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর প্রচুর সিরিয়াল প্রচুর সিরিয়াল এই লোকজন আমার মনে হয় প্রায় কয়টা হবে আটটার তো আগে আসছে যা মনে হচ্ছে এত লোকজন যেহেতু অনেক আগে থেকে সিরিয়াল দিয়ে আসে হ্যাঁ আটটা মিনিমাম আটটা হবে